আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারা আল্লাহ আহাদ ছিলেন সে ফুলেরি পাহারায় আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারায় আল্লাহ আহাদ ছিলেন সেই ফুলেরই পাহারা সেই ফুলের ওই খুশবতে জগৎ হলো মাতুয়ারা বেদিন কাপির বেহুশ হলো হলো দিশে হারা সেই ফুলের ওই কুশুবতে জগৎ হল মাতুয়ারা বেদিন কাফির বেহুশ হল হল দিশে হারা আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারাই আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারাই আল্লাহু আহাদ ছিলেন সে ফুলেরই পাহারাই দুশ্মনীতে উঠল মেতে কোরাইশ কাফির গ অত্যাচারের বিভীষিকায় কাপলো আকাশ পব দুশ্মনীতে উঠল মেতে কোরাইশ কাফির গ অত্যাচারের বিভীষিকায় কাপলো আকাশ পব দিনের তরে ছাড়লেন তিনি আপন জন্মভূমি মদিনাবাসী করলেন বরণ তারই কদম চুমি দিনের তরে ছাড়লেন তিনি আপন জন্মভূমি মদিনাবাসী করলেন বরণ তারই কদম চুমি আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারা আল্লাহ আহাদ ছিলেন সে ফুলেরি পাহারা আহমদ নামের ফুল ফুটেছে মরু সাহারা আল্লাহু আহাদ ছিলেন সে ফুলেরি পাহারা